cheese, cupcake cheese. <laughs> oh, no, no, no, no. Oh, no. You're. oh my god. You're. oh, <laughs> no, no, no, no. <laughs> আছে ভাই না ভাই এটা বলে যাও আশি না তোমাকে আর আসতে হবে তুমি বলো এটা কি লেখা আছে লেখা আছে আশি ভাই বলে যাও না এটা কি লেখা আছে আশি না ভাই তোমাকে আর আসতে না তুমি বলে যাও এটা কি লেখা আছে আশি আশি না ভাই তোমাকে আর আসতে হবে তুমি বলে যাও আসি না ভাই তোমাকে আর আসতে হবে না তুমি আবার বলে যাও এটা লেখা আছে আসি যাকে জিজ্ঞাসা করতে না ভাই তোমাকে আর আসতে হবে না তুমি বলে যাও তো কি এটা বললাম তো আসি হ্যাঁ দেখছি একটা মেয়ে আছে তাই একটু গল্প করি আরে দিদি কেমন আছো আরে মুখটা ওটাই কেন ঢাকিয়ে রেখেছে খোলো না মুখটা আরে মুখটা মুখে কিছু হয়েছে নাকি কি হয়েছে দেখো দেখাও না আরে <laughs> oh oh, চলো মা আমরা বাজারে যাবো চলো ওদিকে দেখতে হবে কি সুন্দর আমি একটি ধরতে আঙ্কুল আনি ঠিক আছে যাবে না চলো টাইম পাস করো চলো लोगों के चुतिया से दौड़े लग गए এই যে মারলো তুমি দেখতে পেয়েছিলে নাকি না তো I love you, baby. Oh no. Oh no. Oh no. Trời ơi mà. Give me maza. Hey, what happened? so. Angemachte Bang. cover kiss no! oh, <laughs> no, no, no, no. <laughs>